আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ বাইরে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ সতেরোই জানুয়ারি দুই আজকে আপনাদের মাঝে যেই সংবাদগুলো উপস্থাপন করব মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং লকডাউনের কিছু আপডেট সংবাদ এর আগে বলে রাখি এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সেটি হলো প্রথমে আমি মালয়েশিয়ার কিছু আপডেট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আপডেট যে সংবাদগুলো আছে ওকে এর মধ্যে একটি সংবাদ আছে আপনারা শুনলে হাসবেন সেটি হলো উজবেকিস্তানের এক নাগরিক মালয়েশিয়াতে বসবাস করে সে তিনি মালয়েশিয়ার লোকাল একজনের identity card IC card IC ব্যবহার করে দীর্ঘ সাত বছর যাবত কলালামপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন বিনা টাকায় চিকিৎসা নিচ্ছিলেন এদেশের লোকাল একজনের আইসি ব্যবহার করে পরবর্তীতে যে কোনোভাবে তাকে অ্যারেস্ট করে পুলিশ এবং কি আদালতে হাজির করা হয় গতকালকে তাকে তিন বছরের জেল সহকারে দশ হাজার রিঙ্গিত জরিমানা করে তো এরকম আমরা আগেও শুনেছি কিন্তু এরকমভাবে সত্যতা মিলে নাই গতকালকেই এটার সত্যতা মিলল যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং দেশের আদালত তাকে জরিমানা করেছে এই অসৎ উভয়ের সুযোগটি নেওয়ার জন্য ওকে সেজন্য অনেকেই আছেন মনে করেন যে মালয়েশিয়ান লোকালদের আইসি ব্যবহার করবেন বা কোনোভাবে এরকমই করবেন খুব সাবধান এখন কিন্তু যুগ আগের মতো নাই এখন সব কিছুই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব কিছু পরিষ্কার স্বাস্থ্য তো এরকম এর শাস্তি কিন্তু আরও কঠিন হতে পারতো ওকে সেজন্য এই সমস্ত কাজ থেকে সকলে বিরত থাকবেন দ্বিতীয়ত মালয়েশিয়ার বর্ডার গার্ড ও ইমিগ্রেশন চোরাচালান ও অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ ও অপরাধ কর্মের নির্মূল করতে সাধারণের কাছে জনসাধারণের কাছে সহায়তা চেয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা নাম্বার পাবলিশ করেছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটা নাম্বার দিয়েছে যেই নাম্বারকে বলা হয়েছে যে কোনো প্রকার অসৎ কাজ করে প্রবাসীরা বা অবৈধ প্রবাসীরা কোথায় আছে বা এদের যত প্রকারের অপকর্ম করে এরকম যদি কেউ ধরা পড়ে তাহলে যেন এই নাম্বারে যোগাযোগ করে এরকমভাবে একটা নাম্বার পাবলিশ করেছে তারা ঠিক এরকমও গতকালকে আবার বলেছেন যে বর্ডার গার্ড বর্ডার এরিয়ায় মালয়েশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়ার এই বর্ডার এলাকায় যেই অবৈধভাবে যাওয়া আসা চোরাচালান অবৈধভাবে অবৈধ উপবাসীদের যে অপকর্ম আছে এইগুলো ঠেকাতে জনসাধারণের কাছেও সাহায্য চেয়েছে বর্ডার গার্ড মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেক্ষেত্রে এই সমস্ত এলাকায় বর্ডার এলাকায় যে এরা আছেন খুব সাবধানতার সাথে থাকবেন ওকে এরপরে যেটি আছে গতকাল ষোলোই জানুয়ারি দুই হাজার একুশ করোনার কিন্তু সর্বোচ্চ রেকর্ড গড়েছে করোনার টোটাল আক্রান্ত সংখ্যা ছিল চার হাজার উনত্রিশ জন সেজন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরি কনস্ট্রাকশন এরিয়াতে করোনার আক্রান্ত সংখ্যা একটু বেশি সেজন্য সকলেই নিরাপদে থাকবেন করোনা এটা আমাদের নিজেদের সেফের জন্য আমাদের একটু সতর্কতা থাকতে হবে করোনা হলে কিন্তু তার দেখা গেছে যে আপনার ক্যাম্পে পাঠাবে এরকম আপনার চোদ্দ দিন থাকতে হবে টাকা খরচ হবে অনেক সমস্যা এরকম আল্লাহ না করুক মৃত্যুর সম্ভাবনাও থাকে অনেকের সময় সেজন্য খুব সাবধানতার সাথে সকলেই থাকবেন ওকে এরপরে যেই পরামর্শটি আছে সেটি হলো আপনার নিকটবর্তী কোনো একটা ক্লিনিক থেকে আপনি করোনার টেস্ট করে রাখুন এবং করোনার টেস্টের সার্টিফিকেটটা আপনার সাথে রাখুন দেশের সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত প্রবাসী নাগরিকদেরকেই সমস্ত ফরেন ওয়ার্কারদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে সেজন্য আপনারা করোনা টেস্ট করবেন যেহেতু এখন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলছে আপনারা যদি রাস্তাঘাটে চলাফেরা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পুলিশ ইমিগ্রেশন এবং দেশের আর্মিরাও আপনাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কি করোনা টেস্ট করছো তোমার সার্টিফিকেট কোথায় এগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে তবে এখন আপনারা অবশ্যই বলবেন যে ভাই তাহলে কোথা থেকে করোনা টেস্ট করবে এবং করোনা টেস্ট করতে কত টাকা লাগে এটা আপনারা প্রশ্ন করবেন এটা আমি জানি ওকে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সবচাইতে কম মূল্যে পলে ক্লিনিক পলে ক্লিনিকেই সবচাইতে কম মূল্যে করোনা টেস্ট করে থাকে সত্তর পঁচাত্তর আশি থেকে সর্বোচ্চ একশোর মধ্যে পলিক্লিনিক পলিক্লিনিক প্যাতালিংজাতেও আছে কোলালামপুরেও আছে আপনারা দেখবেন সব সেন্টারেই করোনা টেস্ট করা হয় না যে সেন্টারগুলোতে করোনা টেস্ট করা হয় সেখান থেকে করতে পারেন এছাড়াও অন্যান্য যে ক্লিনিকগুলো আছে সেগুলো হয়তো আপনারা টেস্ট করতে পারেন আর করোনা টেস্টের আগে যেরকম আড়াইশো ডিগ্রি তিনশো ডিগ্রি থাকতো এখন ওরকম না এখন আপনার সাধ্যের মধ্যে চলে আসছে একশো সর্বোচ্চ একশো বা শুধু সত্তর টাকা দেও বা শুধু পঞ্চাশ টাকা দেও অনেক জায়গায় চেক করা দেয় এখন করোনা টেস্টের সার্টিফিকেটও কিন্তু হয়তো এরকম ওই দিনই দিয়ে দেয় সকালে করলে অথবা তার পরের দিনে দেয় এরকমও দ্রুত সার্ভিস প্রদান করছে বেশ কয়েকটা ক্লিনিক সেক্ষেত্রে আপনার ক্লিনিকের সাথেও কথা বলতে পারেন ওকে এই মোটামুটি আজকের আমাদের করোনার এবং ইমিগ্রেশনের আপডেট ছিল এখন আপনাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে উত্তর দিব যে প্রশ্নগুলো গতকালকের তো করেছেন ওকে বেশ কয়েকজন ভাই বলছেন যে এখন দেশে যাওয়ার জন্য টিকিটের দাম কত আসলে টিকিটের দাম এরকম কোনো ফিক্সড দাম না এক এক এয়ারলাইন্স এক এক রকম দাম এক এক দিন এক এক রকম দাম আবার একই দিনে সকালের ফ্লাইটে একরকম দাম বিকালের ফ্লাইটে আরেক রকম দাম হ্যাঁ, সেজন্য এরকম নির্দিষ্ট পরিমাণ বলা যাচ্ছে না তবে এরকম হাজার বারোশো তেরোশো চোদ্দশো এরকম ওয়ান ওয়াই টিকিটের এরকমই হবে ওকে এখন কি দেশে যাওয়া যাবে জি বৈধরাও এখন দেশে যেতে পারবে অবৈধরাও দেশে যেতে পারবে বৈধরা যাবে তাদের বৈধ উপায় অবৈধরা যাবে ইমিগ্রেশনের মাধ্যমে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করে এই প্রসিডিওর যেটা আছে ওটা করে অবৈধরা কীভাবে দেশে যাবে সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছি ডিসক্রিপশন বক্সে পাবেন সে ভিডিও ক্লিক করলে বিস্তারিত এসওপি প্রসিডিওরগুলো জানতে পারবেন ওকে ফরিদ ভাই বলছেন গত বছর মেডিকেলে আনফিট হয়েছি এখন কি অবৈধ থেকে বৈধ হওয়া যাবে কিনা ওকে ফরিদ ভাই ধন্যবাদ আপনার এই প্রশ্নটা আরও অনেকগুলো ভাই করেছেন তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে তো যেহেতু এক বছর হয়ে গেছে প্লাস আপনার জন্য পরামর্শ আপনি ট্রাই করতে পারেন কিন্তু অবশ্যই নতুন আরেকটা পাসপোর্ট করে নতুন আরেকটা পাসপোর্ট করে এরপরে আপনি আবার ট্রাই করেন যে মেডিকেলে ফিট হওয়ার জন্য ওকে আরেকটা বিষয় আপনাদেরকে পরামর্শ দেব যে আপনি মেডিকেলে ফিট না কেন আনফিট কেন আপনার ব্লাড প্রেশার আপনার ডায়াবেটিস না আপনার কি সমস্যা আপনার এই ফিজিক্যালি ফিটনেস এটা তো শুধু মালয়েশিয়াতে ভিসা পাওয়ার জন্য না আপনার সুস্থভাবে চলার জন্য তো আপনার ফিটনেস থাকা দরকার যদি এরকম হয় আপনার কিডনিতে সমস্যা আপনার লাংসের সমস্যা আপনার ডায়াবেটিস আপনার প্রেশার তো আপনার নিজের সুস্থতা থাকে জীবনযাপন করার জন্য তো আপনার এটি সুস্থতা দরকার সেক্ষেত্রে আপনি যেই কারণেও আনফিট হয়েছেন ওইটার ট্রিটমেন্ট বেশি করে করেন ভালো করে ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ যদি দেখেন যে একটা প্রি টেস্ট করেন প্রি মেডিকেল টেস্ট যদি ওখানে ভালো হন তাহলে ফাইনাল মেডিকেল করেন আপনার জন্য পরামর্শ ধন্যবাদ ওকে আব্দুল খালেক বলছেন আমি এয়ারপোর্টে যাব সেক্ষেত্রে কি কোনো নিকটতম বালাই পুলিশ থেকে সুরাত নিয়ে যেতে হবে নাকি ওকে খালেক ভাই আমি জানতে পারছি না যে আপনি কি কারণে এয়ারপোর্ট যাবেন এখানে দুটি কারণ হতে পারে আপনি দেশে চলে যাবেন সেজন্য এয়ারপোর্টে যাচ্ছেন দেশে চলে যাবেন সেজন্য যদি এয়ারপোর্টে যান তাহলে আপনার পুলিশের সুরাত না নিলেও হবে air ticket plus corona test থাকলে চলে যেতে পারবেন আর যদি এয়ারপোর্টে কারোর সাথে দেখা করতে যান অথবা এয়ারপোর্টে কাজ করেন এই জন্য যান কিন্তু আপনি থাকেন অন্য একটা ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে আপনার নিকটতম পুলিশের অনুমতি নিয়ে আসতে হবে সেক্ষেত্রে যদি যারা দেশে যেতে চায় তারাও যদি অন্য জেলার হয়ে থাকে ক্লান্তাং থেকে আসতেছে জহুরবারু থেকে কেরা থেকে সেক্ষেত্রেও আপনার air ticket plus corona test দেখেও কিন্তু নিকটতম পুলিশ স্টেশনে গেলেই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সুরাত দিয়ে দেবে যে আপনি যেতে পারেন অন্য জেলা থেকে কোলালামপুর এয়ারপোর্টে আসতে পারেন এটা দিয়ে দেবে সেক্ষেত্রে এগুলো নিয়ে আসবেন ওকে যারা অবৈধ তারা পাসপোর্ট আনতে গেলে কি কোনো সমস্যা হবে কিনা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই যে এই মুহূর্তে তো অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট আছে বিভিন্ন ডেটে আর বিভিন্ন জেলা থেকে আসেন আর লকডাউনের সময় এখন কলালামপুর এয়ারপোর্টে আসলেন অবৈধ লোক ভিসা নাই সেক্ষেত্রে তো একটু পরপরই রোড ব্লক সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা না যাদের ভিসা নাই তাদের সমস্যা হবে আশা করা যায় কিন্তু যাদের ভিসা আছে তারা ওই অ্যাপয়েন্টমেন্টটা দেখালে যে আমার আজকে পাসপোর্ট ইমার্জেন্সি আনতেই হবে সেক্ষেত্রে ছেড়ে দিতে হবে তাহলে প্রশ্ন হলো যে যারা অবৈধ তারা কি তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী পাসপোর্ট আনতে যাবে না অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যদি না আনতে যায় তাহলে লকডাউন তো আরও পনেরো দিন বাড়াইতে পারে আরও পনেরো দিন বাড়াইতে পারে সেক্ষেত্রে উপায় কী তবে যারা স্লাঙ্গোর কলারামপুর জায়গা বা আশেপাশে থাকেন তাদেরকে বলবো অবৈধ থাকলেও আপনারা একটা গ্র্যাপে করে যান কিন্তু যারা অন্য জেলা থেকে আসেন তারা ওই রকম যদি একটা পুলিশ সুরাত নিয়ে আসেন তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না পুলিশ সুরাত প্লাস হাইকমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে কোনো সমস্যা হবে না ওকে ওকে এক জেলা থেকে অন্য জেলার ইমিগ্রেশনে যদি যান তাহলে কি থানা থেকে সুরাত আনতে হবে ইয়েস সাপোজ আপনি জহুর ভারতে থাকেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কোতরাজায় শাহলমের যে আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন এরপরে দেশে চলে যাবেন তাহলে অবশ্যই জোহরবার থেকে আপনার সুরাত নিয়ে এরপরে আসতে হবে অর্থাৎ নর্মাল কথা আপনি যে কারণেই আসেন না কেন এক জেলা থেকে আরেক জেলা অতিক্রম করলেই এই মুহূর্তে আপনার নিকটতম থানা থেকে এটা পুলিশের সুরাত নিয়ে আসাটাই সবচাইতে ভালো সেক্ষেত্রে রাস্তাঘাটে ধরলেও কোনো প্রকার সমস্যা হবে না ওকে ওকে যাদের ভিসা আছে তাদের দেশে যেতে কি কি লাগবে ওকে যাদের দেশে ভিসা আছে তাদের দেশে যেতে বিমানের টিকিট লাগবে এয়ার টিকিট লাগবে যে কোনো এয়ারলাইন্সের হলেও হতে হবে করোনার টেস্ট লাগবে তিন দিন পূর্বে ওকে এরপরে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে মাই ট্রাভেল পাস নামের একটা পাস আছে ওই পাসটা যদি আপনি সক্ষম হন নিতে তাহলে ভালো ওটা অ্যাপ্লাই করলে তারপরের দিনে দিয়ে দিবে আর যদি না পারেন সেক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হবে না আর যদি অন্য জেলা থেকে এরপরে এয়ারপোর্টে আসেন সেই জেলা থেকে একটা পুলিশের সুরাত নিয়ে আসতে হবে যে আমি দেশে চলে যাচ্ছি আমি জোহরবাড়িতে থাকি আমি এখন কোয়ালামপুর এয়ারপোর্ট দিয়ে চলে যাব ওকে এই তিনটা জিনিসই আনতে হবে ওকে এরপরে আছে রিক্যালিভিসির জন্য বসকে পাসপোর্ট জমা দিয়েছি এখন কিভাবে বুঝবো যে বস অলরেডি সাবমিট করছে ওকে গুড সেক্ষেত্রে বুঝবেন আপনার বস যদি সাবমিট করে থাকে অবশ্যই একটা সুরাত দিব রেজিস্টার দাপ্তার করার যে একটা সুরাত সেই সুরাত আপনাকে দেবে এরপরে ওই সুরাতটা দিলে আপনি বুঝবেন যে আপনার প্রসেসিং চলছে এরপরে তো আপনাকে ডাকবে ফিঙ্গারপ্রিন্ট করার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন তাছাড়া স্পেসিফিকলি পাসপোর্ট দিলে কোনো পোর্টাল আছে নাকি যে চেক করা যাবে এরকম কোনো পোর্টাল এখনও নাই ওকে ধন্যবাদ যারা অবৈধ আছে নতুন পাসপোর্ট করছে লকডাউনে কিভাবে তারা পাসপোর্ট আনবে যে একই প্রশ্ন সেজন্য আপনাদেরকে বলেছি যে যারা অবৈধ আছেন তাদের একটু অসুবিধা অন্য জেলা থেকে আসতে গেলে আর যারা স্লাঙ্গোর কোয়ালালামপুরে আসেন তাদের জন্য তেমন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন মহাদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাবো যারা অন্য জেলা থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী পাসপোর্ট নিতে আসতে পারছে না তারা যেন পরবর্তীতে সুন্দর একটা ডেটে বা কোন পদ্ধতিতে তারা আবার আবেদন করবে বা নতুন করে কি পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেবে নাকি সে বিষয়ে যেন একটা সুন্দর করে একটা ঘোষণা দেয় বাংলাদেশ হাইকমিশন এই বিষয়টা আমাদের আকুল আবেদন যাই হোক আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আশা করি এই সংবাদগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা লাইক দিবেন এবং আমাদের এটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্য কেউ জানার সুযোগ করে দেবেন যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো পায় ওকে ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত